যদি কখনও আমাদের ছোট ভাই ছোট বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো একটি কাজ দক্ষতার সাথে শেষ করে বা কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমরা তাদের উৎসাহিত করার জন্য বলে থাকি ওয়েল ডান সাব্বাস তো আমরা আজকে শিখব এই ওয়েল ডান সাব্বাস এগুলোর পরিবর্তে আমরা আরও কোন কোন ওয়ার্ড ইউজ করে তাদের উৎসাহিত করতে পারি সাথে আছে আমি Shahidul Islam founder Shahidul English care and your English instructor বন্ধুরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আজকের আলোচনা different ways to say well done আজকে আমরা ওয়েল ডান আরও অন্যান্য কীভাবে বলা যায় সেটাই শিখব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গুড জব আপনারা অলরেডি জানেন এগুলোর মানে অর্থটা কি গুড জব মানে সাব্বাস great work first class job perfect impressive professional as usual bravo triple তো বন্ধুরা বুঝতেই পারছেন যতগুলো ওয়ার্ড আমরা দেখলাম এই সবগুলোই আমরা ওয়েলডনের পরিবর্তে ব্যবহার করতে পারি আমরা ওয়েল ডান বলতে পারি ট্রিপল এ বলতে পারি গ্রেট জব বলতে পারি পারফেক্ট বলতে পারি ইমপ্রেসিভ বলতে পারি তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আহমতুল